ওকে আজকে আমরা শিখব হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাড ক্যাম্পেইন আমরা আমাদের অনেকে অনেক বায়ার আসবে ফাইবারে যারা মূলত তাদের অ্যাপ থাকবে প্লে স্টোরে সে প্লে স্টোরে অথবা আদার্স অনেক স্টোর আছে সেই স্টোরেরগুলো অ্যাপেল স্টোর আছে তারপরে প্লে স্টোর আছে গুগল মানে ওয়েব স্টোর আছে অনেক স্টোর আছে ঠিক আছে আমি বললে শেষ করতে পারবো না তো কিছু কিছু বায়ার আছে তারা এসে বলবে যে আমার অ্যাপ আছে তুমি অ্যাপটা আমাকে প্রমোশন করে দাও যেন মানুষ ডাউনলোড করে আমার অ্যাপটা যেন ডাউনলোড হয় ঠিক আছে এরকম অনেক ক্লায়েন্ট পাওয়া যাবে তো এটা এই কাজটা কিভাবে করা যায় সেটাই আজকে আমরা শিখব তো আমরা চলে যাব প্রথমে চলে যাব Facebook Facebook dot com slash ad manager ad manager লিখলেই চলে আসতে পারবেন আমাদের অ্যাড ম্যানেজারের এইখানে ওকে নেট খুবই স্লো বৃষ্টি হইতেছে তো ইদানিং আপনাতেই চাপ লেগে গেছে সব কিছু ওকে ওকে এটা হচ্ছে আমাদের অ্যাপের অ্যাপ প্রমোশন করার মূলত অ্যাড ক্যাম্পেইনের জায়গায় এখান থেকে আমাদের অ্যাড ক্যাম্পেইনগুলো তৈরি করতে হয় এটার বলা হয় অ্যাড অ্যাকাউন্ট অনেক লেট করতেছে এখানে তো আনলিমিটেড এই অ্যাকাউন্টের ভিতরে অ্যাড রান করলাম আনলিমিটেড আসেই তো না করার নাই ঠিক আছে কিছু করার নাই দেখি কোনটা আগে হয় ঠিক আছে প্রথমটাই হইতেছে না সেকেন্ডটা তো আরও নেই না তাহলে ক্লাস করতাম কেমনে ওয়াইফাই কি ঠিকঠাক আছে ঠিকই তো আছে ওকে এটা হয়ে গেছে যাক ভালো তো আমরা অ্যাড রান করার জন্য আমরা প্রথমে চলে যাব ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন যেহেতু আমাদের একটা অ্যাড রান করতে হবে তো দেরি না করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যাড ক্যাম্পেইন তৈরি করার এই ক্রিয়েটের অপশনের এই জায়গায় তো আমি এখানে ক্লিক করলাম আমরা এতদিন যেভাবে অ্যাড রান করছিলাম এটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে অনেকটুকু ভিন্নতা আছে তো আপনারা আশা করি মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারবেন বাকি মানে কিছুটা অংশ চেঞ্জ আর সব কিছু আগের মতোই ওকে আমরা চলে যাব কোথায় অ্যাপ ইনস্টল ওকে এ অ্যাড ক্যাম্পেইন রান করব আমরা নিচের দিকে আসব এখানে দেখেন দুইটা জিনিস আছে অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন টাইপ কি ধরনের মানে অ্যাপ ইনস্টল করার দুইটা মানে প্রসেস আছে মানে এই অ্যাড ক্যাম্পেইনের এটা হচ্ছে অটোমেটিকলি অ্যাড ক্যাম্পেইন এটা আমরা কখনোই করব না আমরা এটা মূলত অটোমেটিকলি তারা সব কিছু নিয়ে নেবে আমাদের এটা দরকার নাই আমরা যেটা করব ম্যানুয়ালি করব নিচেরটা অ্যাপ অ্যাডস ঠিক আছে app ads manually set up and run your app campaign ঠিক আছে তো আমি নিচেরটাই ক্লিক করব আপনারা সমস্যা নাই সবসময় দ্বিতীয়টা সিলেক্ট করে কন্টিনিউ করবেন আমি কন্টিনিউ করি ওকে এখানে যে কোনো একটা অ্যাপ নিয়ে আমি যদি আমি যদি প্লে স্টোরে যাই লিখি গুগল গুগল ওকে গুগলে যাই আমি এখানে লিখবো হচ্ছে প্লে স্টোর প্লে স্টোর থেকে যে কোনো একটা অ্যাপ আমরা নেই যে আমরা এই অ্যাপের জন্য আমরা মূলত অ্যাড ক্যাম্পেইন করব ঠিক আছে আমরা এখান থেকে যাইতে পারি অথবা আমরা এখান থেকে ডাইরেক্ট যাইতে পারি আবার যদি আমরা জিমেলে যাই জিমেল থেকেও কিন্তু আমাদের অ্যাপের জায়গা আছে প্লে স্টোর বা আছে আমরা ওইখান থেকেও যাইতে পারবো আমি দুইটা প্রসেসই দেখাই কিন্তু নেটে আমার খুবই প্রবলেম করতেছে ঠিক আছে কিছু করার নাই একটু স্লোলি ক্লাস হবে আজকে তো দেখেন ওকে গুগল তো আমরা প্লে স্টোরে চলে আসছি আমরা যে কোনো একটা গেম নেই দেখি আমাদের যে কোনো একটা গেম নেই ভালো দেখে হিল ওকে এটা নেওয়ার দরকার নাই গ্লাক্সি অ্যাটাক এটাও খারাপ না এটা নিতে পারি এটা খুবই জনপ্রিয় ওকে এটা নিতে পারি আমি যেটা আমি আমাদের ইয়ে থেকে দেখতে চাইছিলাম এখানেও দেখেন প্লে স্টোর আছে ঠিক আছে আমাদের জিমেলের ভিতরে প্লে স্টোর আছে এই যে এখানে দেখেন ড্রাইভ যেখানে আমরা রাখি ক্যালকুলেটার তারপরে ট্রান্সলেট ফটো এখানে প্লে স্টোর এখানেও প্লে স্টোর আছে তো আপনি এখান থেকেও আসতে পারেন অথবা ডাইরেক্ট প্লে স্টোর লিখেও আসতে পারেন এটা হচ্ছে আমাদের এই অ্যাপের সমস্ত কিছু এখান থেকে আমরা চাইলে গেম খেলতে পারবো অথবা আমাদের এটাই হচ্ছে অ্যাপের লিঙ্ক ওকে এটাই আমাদের অ্যাপের লিঙ্ক তো আমরা আমাদের বায়ার হয়তো এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে আপনাকে যে এই অ্যাপের একটা লিঙ্ক দিলাম আমি এই অ্যাপে এই অ্যাপটা তোমরা মূলত প্রচার করো যাতে মানুষ আমার অ্যাপটা সহজে ইনস্টল করতে পারে ঠিক আছে তো আমি আমার যেহেতু দরকার শুধু অনলি অ্যাপের লিঙ্ক হলেই আনাফ আর বাকি ইনফরমেশন তো অ্যাপের ভিতরেই আছে এই যে এটা আমরা টাইটেল দিতে পারবো এখানে দেখি ডেসক্রিপশনও আছে এই যে অ্যাবাউট গেম সম্পর্কে ডেসক্রিপশনও আছে তো আমাদের সমস্যা নেই আমরা প্রথমে একটা নাম লিখবো অ্যাড ক্যাম্পেইনের একটা নাম লিখি প্রথমে আমরা কি লিখবো বোঝার জন্য এটা হচ্ছে galaxy attack alien shooting okay এই গেমের নাম তো আমি এটার নাম দিয়ে একটা ই করে ফেলি নাম দেই galaxy attack app install campaign এমনি আপনি যে কোনো একটা নাম আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই এখান থেকে দিয়ে দিবেন ক্যাটাগরি চাইলে স্পেশাল যদি আপনার কোনো ক্যাটাগরি থাকে যদি আপনার সাথে যায় যেমন হাউসিং এমপ্লয়মেন্ট ক্রেডিট এগুলো আমাদের সাথে কোনো কিছুই যাচ্ছে না স্পেশাল ক্যাটাগরি যেমন আপনার কিছু কিছু অ্যাড আছে ফেসবুকে আপনাদেরকে পাবলিশ করতে দিবে না সেটা ফেসবুকে রুলসের বাইরে যেতে পারে তখন আপনাকে যেটা করতে হবে স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করে মূলত অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে ঠিক আছে এটা হচ্ছে কাজ তো আমরা এর আমরা প্রথমে কি লিখবো গ্যালাক্সি অ্যাটাক দিয়ে আপনার যে কোনো গেমের নাম থাকবে সেই গেমের নাম দিয়ে একটা অ্যাডের একটা নাম দিবেন যাতে আপনি সহজে বুঝতে পারেন তো এবার আসি হচ্ছে বাটন মানে বাইং টাইপ এটা লাগবে না আমরা এখান থেকে দেখবেন যে অ্যাপ ইনস্টল ক্যাম্পিং টাইপটা ঠিক আছে কিনা ম্যানুয়ালি আছে কিনা এটা যদি ম্যানুয়ালি না থাকে ম্যানুয়ালি করে নেবেন এটাই এখানে আর কোনো কাজ নাই ঠিক আছে আমরা সরাসরি চলে যাব নেক্সট স্টেপে এখানে অন্য কোনো কাজ নাই ঠিক আছে আমরা নেক্সট স্টেপে চলে গেলাম তো এবার আবার আসি এখানে এখানে হচ্ছে আমি একটা নাম দিতে হবে আমি ওই নামটাই আবার দিয়ে দিতে পারি no problem galaxy app app install ad set একটা নাম দিয়ে দিলাম এখানে দেখেন আপনার অ্যাপটা বায়ার হয়তো বায়ারের প্লে স্টোর থাকতে পারে এটা হচ্ছে প্লে স্টোর এটা হচ্ছে প্লে স্টোর আমাদের মোবাইলে সবারই প্লে স্টোরের সাথে সবাই কম বেশি পরিচিত কিন্তু এখানে দেখেন অনেক ধরনের অ্যাপ স্টোর আছে যেমন app store app store for iPad Windows store Facebook canvas Amazon game আরও অনেক কিছু আছে ঠিক আছে এরকম কিন্তু অ্যাপ স্টেপ মানে অ্যাপ স্টোর আছে আমরা সবসময় যেহেতু আমাদের দরকার হচ্ছে আপনি চাইলে কিন্তু সরাসরি এটা কিন্তু আমরা কিন্তু সরাসরি গেম গেম সিলেক্ট করেও কিন্তু আমরা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিতে পারবো ঠিক আছে ইউআরএল দিয়ে দিলে বলে আমরা গেম হিসেবে প্রচার করতে পারবো সরাসরি অথবা আপনি উপরেরটা শুধু গুগল প্লে এটা দিয়েও আপনি করে ফেলতে পারেন সবসময় এই দুইটাই ইউজ করতে পারবেন সমস্যা নেই সবসময় যখন আপনার এটা মূলত play store Google play store তো আপনি গুগল এটা ইউজ করেন আদার্স অন্যগুলো নিয়ে ঝামেলা করার দরকার নেই ঠিক আছে আমি এটাই দিয়ে দিলাম গুগল প্লে স্টোরে যদি অ্যাপ স্টোর থাকে অ্যাপেলের জন্য যদি থাকে তাহলে অ্যাপেল স্টোরটা সিলেক্ট করতে বাইরকে বলতে হবে যে আপনি যে অ্যাড ক্যাম্প মানে আপনার যে অ্যাপটা এটা কোথায় আছে প্লে স্টোরে না আদার্স মার্কেট প্লেসে আছে যদি বলে যে হ্যাঁ আমার অ্যাপসটা আদার্স মার্কেট প্লেস আছে নামটা জেনে নেবেন ঠিক আছে তো আমি যেহেতু প্লে স্টোরের জন্য আমি অ্যাডটা রান করতেছি তো আমি প্লে স্টোরে এই অ্যাডটা আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের গেমের লিঙ্ক তো আমি এখান থেকে আসলাম আইসা প্লে স্টোরে দিয়ে দিলাম গুগল প্লে স্টোর এখান থেকে আমি আমার গেমের ইউআরএলটা দিয়ে দিলাম তো এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু চলে আসছে এই গেমের নামটা গ্যালাক্সি অ্যাটাক এলিয়েন শুটার এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিব ওকে এখানে অনেক কিছু আসতেছে তো এখানে দেখেন কি এটার মানে হচ্ছে if you are unable for to find your app above refine your search by select country in which the your app is available এর মানে হচ্ছে আপনার অ্যাপটা কোন কোন দেশের জন্য এখন অ্যাভেলেবল আছে বা আপনার সহজকতা কথা বায়ার আপনার কোন দেশের জন্য এই অ্যাপটা প্রচার করতে চাচ্ছে বর্তমানে সেটা আপনাকে বলে দিবে সেই দেশের কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি এটা হয় ইন্ডিয়া তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিয়াটা সিলেক্ট করতে হবে যদি হয় ভিয়েতনাম তাহলে ভিয়েতনাম সিলেক্ট করতে হবে আর যদি হয় বাংলাদেশ তাহলে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে যে কোনো দেশ থাকবে সেই দেশের নামটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অধিকাংশ বায়ারগুলো যেহেতু অ্যাপ থেকে মূলত ইনকাম করার প্রসেস থাকে সেই জন্য সবসময় বায়াররা চায় যে আমার অ্যাপটা একটা সিপিসি ভালো সিপিসি বা যে দেশের মানুষ দুই এক ক্লিক করলে মোটামুটি এক দুই ডলার হয়ে যাবে ঠিক আছে তো ওই রকম কান্ট্রির লোকদেরকে টার্গেট করা আরও যদি আপনার অ্যাপটা বাংলায় থাকে তাহলে তো অবশ্যই বাংলাদেশের জন্য সিলেক্ট করতে হবে যেহেতু আমি এই অ্যাপটা চাচ্ছি যে ইউনাইটেড স্টেটস বা কিংডম মানে আমেরিকাতে প্রচার করতে তাহলে আমেরিকাটা সিলেক্ট করতে হবে ওকে আমেরিকাটা সিলেক্ট করে দিলাম এবার সে হচ্ছে নিচের দিকে ক্যাটালগ এটা অবশ্যই ক্যাটালগের আন্ডারে পড়বে না ঠিক আছে এটা যেহেতু আমাদের প্রোডাক্ট না এটা হচ্ছে অ্যাপ এখানে ক্যাটালগ থাকলে তা আপনি ক্যাটালগ প্রোডাক্টগুলো ই করতে পারবেন হ্যাঁ আপনাদের ওখান থেকে নয়েজ আসতেছে ঠিক আছে ওকে আমি মিউট করে দিছি তো এবার আস এবার আসি নিচের দিকে এরকম করে নিচের দিকে আসবেন এখানে দেখেন লেখা আছে কি এর আগে আমরা দেখছিলাম ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেনির ভিতরে যে এখানে লেখা ছিল যে ক্লিকের জন্য দিব নাকি সাবস্ক্রাইবারের জন্য এটা কিন্তু আমরা বলে দিছিলাম বিয়ের জন্য কত বিয়ের জন্য কত টাকা দিব এখান থেকে যদি আমি এডিট ক্লিক করি আপনি দেখেন এই অ্যাপটা কিসের জন্য দিবেন এই অ্যাপটা অবশ্যই আমাদের দরকার কি ইনস্টল করা যারা অ্যাপটা লাইক করবে দেন তারা যেন আমার অ্যাপটা ইনস্টল করে তো আমি চাচ্ছি যে আমি ইনস্টল করলে আমি তাদেরকে টাকা দিব ওকে তো আপনি যেটা করবেন এখান থেকে ইনস্টলটা রিকমেন্ড করবেন দেখেন ফেসবুকও কিন্তু রিকমেন্ড করতেছে যে এটা অ্যাপটা এই প্রমোশনটা করো এটা যদি না দেন তাহলে কিন্তু আপনার অ্যাপটা পুরাটাই মানে টাকাটা লস হয়ে যাবে তো আপনি অবশ্যই অ্যাপ ইনস্টল রিকোয়ারমেন্টটা দিয়ে দেবেন এখানে নন মানে ক্লিকের কোনো দরকার নেই ওকে তো এটা আমি দিয়ে দিলাম app install app install okay দিয়ে দিলাম এখানে চাইলে আপনি পার ইয়ের জন্য টাকা ফিক্সড করে দিতে পারেন কস্ট পার রেজাল্ট প্রতি রেজাল্টের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে পারেন এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নাই ওকে তো এবার আসি নিচের দিকে একটু আসি আমি এখানে দেখেন সি মোর অপশন এখানে যদি আমি দেখি এখানে দেখেন আরও কিছু আছে ইমপ্রেশন এগ ডেলিভারি ওকে এগুলা আপাতত আমার এখানে করতে দিতেছে না ঠিক আছে ওকে এরকমই থাকবে যেরকম আছে বাই ফলে এরকমই থাকুক আর নিচেকারগুলো দেখেন করার কোনো অপশন নাই আর ওগুলো আমার দরকারও নাই তো এবার দেখেন বাজেট শিডিউল বাজেট শিডিউলে যদি আসি এটা হচ্ছে বাজেট এটা বারে বারে বলার কিছু নাই আমাদের মোটামুটি এই বাজেট সম্পর্কে আমাদের টোটাল আট দশটা ক্লাস হয়ে গেছে তো আমি এখান থেকে একটা নির্দিষ্ট বাজেট সিলেক্ট করে দিব ধরেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচশো টাকা বা এক হাজার টাকা এখানে দিয়ে দিব হচ্ছে এক হাজার টাকা এটা বাংলাদেশি প্রাইস আপনার ডলার হয়ে যাবে নো প্রবলেম এক হাজার টাকা আমার বাজেট ডেলি বাজেট এটা চাইলে আপনি লাইফ টাইম করতে পারেন আমি ডেলি বাজেটই অল টাইম সাজেস্ট করি স্টার্ট হবে আপনার এয়ারটা কবে থেকে শুরু হবে আমি চাচ্ছি আঠারো তারিখ থেকে শুরু হবে আঠারো তারিখ দশটা থেকে বা আটটার থেকে শুরু হবে আটটা উনত্রিশ থেকে শুরু হবে তিরিশ দিয়ে দিই ওকে তিরিশ দিয়ে দিলাম তিরিশ থেকে আটটা শুরু হবে আপনি চাইলে ইন টাইম এটা কবে শেষ হয়ে যাবে সেটাও দিতে পারেন আমি চাচ্ছি না এটা দিতে তো আমি এটা দিয়ে এবার আমি নিচের দিকে চলে আসবো এখানে সি মোড়ে আবার ক্লিক করি দেখি কোনো কিছু আছে কি না ওকে ঠিক আছে এবার আসি হচ্ছে এখানে সেটিংসে সেটিংস থেকে আমি দেখেন কিছু লেখা আছে বাংলাদেশ দেওয়া আছে আমি যেহেতু এটা ইউএসের জন্য একটা রান করতেছি আমি এখান থেকে লিখবো ইউএসএ তাহলে ইউএসের কান্ট্রিটা সমস্ত কান্ট্রি চলে আসবে ইউএসের সমস্ত কান্ট্রি ফেসবুক অটোমেটিকলি মানে ইউএসের যে সমস্ত মানে স্টেটগুলো আছে সিটিগুলো আছে সবগুলো অটোমেটিকলি নিয়ে নিছে সমস্ত এরিয়াটুকু আপনি চাইলে নির্দিষ্ট সিটিগুলোও টার্গেট করতে পারেন এগুলো কিভাবে করতে হয় সেটা আমি দেখাইছি এখন আর দেখানোর প্রয়োজন নাই আমি মনে করি তো আপনাদের কি মনে হয় আমি আমি কি আবার দেখাবো এটা কিভাবে প্রতিটা সিটির জন্য টার্গেট করব ওকে ঠিক ওকে সেই জন্য আমি স্কিপ করে চলে আসলাম ওকে তো আমি এবার আসি হচ্ছে এগো বয়স বয়সটা কত হতে পারে এটা আঠারো থেকে দিতে পারেন আঠারো থেকে ধরেন এটা পঞ্চাশ বছর পর্যন্ত দিতে পারেন বৃদ্ধরাও গেম খেলে ঠিক আছে আমি দেখছি অনেক বৃদ্ধরাও গেম খেলে তো এটা দিয়ে দিতে পারেন তো আপনি চল্লিশ দিলে বেটার হয় এই বয়সে কিন্তু সব বয়সী এই মানুষগুলো মূলত গেমের উপরে মানে একটু ই আছে আকৃষ্ট আছে তো এটা ইউজ করবেন আপনার বায়ার যদি বলে দেয় বয়স কত থেকে কত হয়ে গেল আর যদি না বলে আপনি নির্দিষ্ট একটা দিয়ে দিবেন হয়তো আঠারো থেকে চল্লিশ দিবেন পঞ্চাশ দিবেন দিলেই হলো কোনো সমস্যা নাই তো এইবার আসি জেন্ডার জেন্ডারটা দিয়ে দিবেন হচ্ছে যেহেতু এই গেমগুলো বাচ্চারাও খেলে ঠিক আছে বাচ্চারা বেশি খেলে অবশ্যই জেন্ডারটা অল জেন্ডার দিয়ে দিবেন এটা অল জেন্ডারই থাকবে যেরকম আছে তো এবার ডিটেল টার্গেটিং আসি ডিটেল টার্গেটিং তো বলার কিছু নাই এগুলো আমি বলে দিছি টার্গেটিং করা ওকে এটা যেহেতু গেম রিলেটেড আমি গেম লেখি গেমে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমার গেমসে যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি টার্গেট করব ওকে দেখেন গেমে ইন্টারেস্টেড কত পার্সেন্ট এই ডি মানুষকে মানে এতগুলো মানুষগুলোকে দেখাতে গেলে আমার কয়েক লাখ ডলার লাগবে ঠিক আছে তো এটা সম্ভব না তারপরেও একটা সাজেস্ট দেখাইতেছে ওকে আমি একটা দিলাম তারপরে দেখি আমাদের গেমের নামটা কি এটা ওকে এই এই কিওয়ার্ডটা দেখি আমি এখানে প্লেসমেন্ট করলে হয় কি না ইন্টারেস্টেড পার্সন পাই কিনা আমি তো ওকে সরি আবার এখানে এখানে দিলাম গ্যালাক্সি অ্যাটাক গ্যালাক্সি অ্যাটাক নাই এনা গ্যালাক্সি ফোন দেখাইতেছে ঠিক আছে আমি ফোনও টার্গেট করতে পারবো দরকার নাই এটা হলো বিহেভিয়ার ক্যাটাগরিতে পড়ে আমি চাইলে নির্দিষ্ট ধরেন আমার একটা অ্যাড আইফোনের জন্য হবে যে আমি চাচ্ছি যে আইফোনের যারা ইউজার তারা যেন আমার অ্যাডটা দেখে তাহলে আপনি এখান থেকে কিন্তু আইফোন সরি আইফোন বানামটা লিখে নেই okay iPhone iPhone iPhone iPhone যদি বলেন তাহলে আইফোনে যারা ইন্টারেস্টেড বা আইফোন যাদের আছে তাদেরকে আপনি কিন্তু বিহেভিয়ার যারা যেখানে দেখবেন তাদেরকে আপনি টার্গেট করতে পারেন ওকে যাই হোক এটা এটা বিষয় না গেমে গেমে দেখলাম এবার দেখি মানে একটা দেখলাম শুটিং গেমে দেখি কেউ আগ্রহ আছে কিনা শুটিং ওকে নাই অ্যাকশন অ্যাকশন গেমে আগ্রহ আছে কিনা দেখি গেম ওকে এটা আসতেছে না তাহলে শুধু আমি গেমের উপর দেখি কতগুলো পাওয়া যায় এখানে ওই আমরা কিন্তু ওই সফটওয়্যারতে কিন্তু করে ফেলতে পারবো ঠিক আছে এটা কিছু না গেম দেখি দি গেম রিক্স game game film okay mobile game mobile game এখান থেকে অনেক কিছু আছে আপনি চাইলে সবগুলোই সিলেক্ট করতে পারেন এখানে দেখেন পিসি গেম এখানে গেমের নাম দেওয়া আছে আপনি বুঝতে পারবেন যে কোন গেম কোন কিসের জন্য আপনার যখন কাজ দিবে তখন অটোমেটিকলি বুঝতে পারবেন চাইলে আপনি নাও দিতে পারেন এগুলো ভিডিও গেম অনলাইন গেম রিক্স গেম অনেক গেম আছে ঠিক আছে আপনি যে কোনো একটা দিতে পারেন অথবা এতক্ষণ কি আমার কথা শুনতে পাইতেছিলেন কোন তুই ছিলাম আমি ও খোদা টার্গেটিং ওকে এখানে ছিলাম ওকে গেমগুলো এভাবে লেখে আপনি কিন্তু গেম টার্গেট করতে পারবেন আবার গেম লেখেন অনেক ধরনের গেম আছে এগুলো আপনি এখান থেকে নিতে পারেন okay play canvas player first okay এগুলো আপনি দিয়ে দিতে পারেন অথবা একটা গেম লিখলেই হয়ে যাবে নো প্রবলেম আপনি চাইলে না দিলেও কোনো সমস্যা নেই তো এটা হয়ে গেলো এবার নিচের দিকে আসবো এটা অটোমেটিকলি প্লেসমেন্ট আছে রিকমেন্ড করতেছে ফেসবুক যে এটা অটোমেটিকলি দিয়ে দাও এটা তোমার জন্য বেটার হবে ওকে এটা আমি অটোমেটিকলি থাকবে প্লেসমেন্টগুলো বিভিন্ন জায়গায় এবার যদি আমি এখানে আসি স্পেশাল মোবাইল ডিভাইস আপনি চাইলে এখান থেকে স্পেশাল মোবাইল ডিভাইসগুলো কালেক্ট করতে পারেন মানে দিতে পারেন আর কি ধরেন এখানে আমি দিতে পারি হচ্ছে ধরেন আমার ফোনটা হচ্ছে Vivo Vivo Vivo Vivo B twenty one তো দেখি বি ভিভো দেখি ভিভো বি টোয়েন্টি ওয়ান আছে কি না ভিভো এটা আছে কিন্তু আমারটা পাওয়া যাইতেছে না Vivo B twenty one B twenty one okay এটা পাওয়া যাইতেছে না ধরেন স্যামসাং স্যাম স্যামসাং দেখেন অনেকগুলো মডেল আসতেছে যেগুলো মডেল এখানে দেওয়া আছে সেগুলো মডেল আপনি টার্গেট করতে পারেন ভিভোতে দেখি ভিভোতে কি কি আছে ভিভো ভিভো এখানে দেখেন ভিভোর অনেক বাসন আছে এগারো সতেরো উনিশ বিশ ওকে ওকে এই যে পাইসি আমারটা ওকে এটা এটা আমি টার্গেট করতে পারবো অথবা আপনি বিষয়টা বুঝতে পারছেন যে নির্দিষ্ট ট্যাবগুলো কিন্তু আমি টার্গেট করতে পারবো ধরেন পাবজি পাবজি গেম যদি আপনার বায়ার যদি আপনাকে বলে যে এটা হচ্ছে কয় জিবির গেম কারা কেউ কি পাবজি খেলেন এখানে পাবজি মেবি হ্যাঁ, দুই দুই জিবি না কয় জিবি ওকে মানে ওইখানে ওই পাবজির মোবাইল যদি আপনি আগেকার ভার্সন খুলেন তাহলে তো আপনার মোবাইলে পারবে না এর জন্য হয়তো স্পেশাল মোবাইল থাকতে পারে তাই না বাইরে আপনাকে বলতে পারে ডিভাইস ওই ডিভাইসটা নিতে পারেন হ্যাঁ তো ওই ডিভাইস ভালো হবে ওরকম আপনি টার্গেট করতে পারেন ডিভাইস ধরে ধরে টার্গেট করতে পারবেন এটা আপনার উপর নির্ভর করে ঠিক আছে এটা দুই একটা করলে হবে ওকে এটা আমি যেরকম আছে অল অ্যান্ড্রয়েড ট্যাব অল দিয়ে দিলাম যেরকম আছে এরকমই থাক তো এবারে এখান থেকে আমি বাসনটা অ্যাপের বাসনটাও আমি মানে ওএসি বাসনটাও আমি ই করে দিতে পারবো যেরকম আছে এরকমই থাক আপাতত বেশি মাতব্বরি না করাই ভালো ঠিক আছে ওকে permission records i have the fast access advertising account app create mobile app install that optimize okay okay ওকে এটা ইউনাইটেড স্টেট অডিয়েন্সের জন্য হয়েছে ওকে এটা আমাদের কিছু না এটা বলতেছে this ad set permission okay permission আবার কই দিই নেই ওকে এটা বাধা দিবেন আর কি ফিক্সড করতে বলে নাই সমস্যা নাই okay business help center okay দেখি আগে অ্যাড আটকাই কিনা তো এটা এভাবে করে আমরা নিচের দিকে চলে আসবো এবার নেক্সট করে ফেলবো তো এবার নেক্সটে চলে আসলাম এখানে একটা নাম দিতে হবে যেরকম আছে আমি এরকমই থাক আপনি চাইলে নাম দিতে পারেন এবার এই অ্যাপটা একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত প্রচার করতে হবে আপনার অ্যাপটা যে আপনি কোথায় মানে কোন পেজের মাধ্যমে অ্যাপটা প্রচার করতে চান যদি বাইরে যদি আপনার পেজ দিয়ে দেয় তাহলে বাইরের পেজ থেকে আপনি করবেন আর যদি না দেয় তাহলে আপনার যে কোনো একটা পেজ থেকে করে ফেলতে পারেন ধরেন আমি ফ্যাশন আয়ের থেকে করে ফেলি ওকে এটা থেকে আমি করে ফেলবো তো ইনস্টাগ্রাম থাকলে কানেক্ট করে নেবেন দরকার নাই আপাতত এখান থেকে অ্যাপ স্টোর আবার অ্যাপের নামটা দিতে হবে ওকে আমি অ্যাপের লিঙ্কটা আবার দিয়ে দিতেছি সরি অ্যাপের লিঙ্কটা আমি আবার দিয়ে দিতেছি ওকে হ্যাপ দা Copy any item. Action menu action menu okay এক সেকেন্ড অ্যাকশন মেনুতে ঝামেলা করতেছে action menu ad set action menu action menu app action okay এটা আমি একটু ইউনাইটেড স্টেটসেরটা কেটে দিলাম এটা বাংলাদেশ করে দিই আমি আমার এই অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে বাংলাদেশের জন্য করি কারণ হচ্ছে আমার এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা হচ্ছে বাংলাদেশি সেজন্য সমস্যা হইতেছে এটা বাংলাদেশ করে দিলে এবার দেখেন ঠিক হয়ে গেছে অ্যাপের লিঙ্কটা দিয়ে দিই ওকে এটা হচ্ছে অ্যাপ এখানে ওকে হয়ে গেছে অল সেট এবার লাস্ট ডেটে চলে আসলাম আমরা এটা করে ফেলছিলাম একবার সমস্যা বারে করবেই সমস্যা নেই আবার কি সমস্যা দিস অ্যাড সেট ইরো বুঝতে পারছি ওকে সলভ হয়েছে এবার লাস্টের দিকে চলে আসি এবার এখানে এসে আমি অ্যাপের একটা লিঙ্ক দিতে হবে ওকে আমি একটা ই নেই পেজ নেই okay page page page okay gaming একটা পেজ আছে ফ্রি গেমিং ওকে এখানে আমাদের আর লিঙ্ক দেওয়ার দরকার পড়ছে না এখানে আমি চাইলে মানে ভিডিও আমি সেট করে ফেলতে পারি আমি একটা প্রাইমারি টেক্স নিয়ে আসি প্রাইমারি টেক্স হচ্ছে ও সরি এখানে হচ্ছে প্রাইমারি টেক্স এটা এটা একটা টেক্স দিয়ে দিতেছি ওকে এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্স একটা ডেসক্রিপশন দরকার পড়বে আমি ডেসক্রিপশনটা এখান থেকে নিয়ে নিলাম ধরেন অ্যাভারেজ একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম দেখেন আমাদের সব কিছু কমপ্লিটলি হয়ে গেছে এবার দেখেন এখানে দেওয়া আছে নিচের দিকে দেখেন ইনস্টল নাও এখানে যদি কেউ চায় এখন কিন্তু ইনস্টল করে ফেলতে পারবে ওকে প্লে স্টোর এটা অ্যাপ অ্যাপই থাকবে ওকে অ্যাপই থাকবে এখানে আমি আবার লিঙ্কটা দিয়ে দিতেছি ওকে না দিলেও কিছু যায় আসে না ওকে হবে না এটা অপশনাল ওকে এটা না দিলেও কিছু যায় আসে না তো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু এখন ইনিশ প্রিভিউতে যদি দেখি আমাদের সব কিছু সেট কমপ্লিট এবার এখানে যদি আমি আসি দেখেন এগুলো ট্রেকিং মেকিং করার দরকার নাই আপাতত তো এরকমই থাকবে ইনস্টল বাটন এখানে আমরা ইনস্টল বাটনই থাকবে এটা অন্য বাটন থাকলে অন্য বাটন দিতে পারেন হেডলাইন হেডলাইন দিতে পারেন হচ্ছে ইনিস এলিয়ান অ্যাটাক ইনস্টল নাও হেডলাইনটা যদি আমি দেখি ওকে এটাই দিয়ে দিই ওকে এটা কোথায় আসবে নিচের দিকে আসবে ওকে তো আমাদের অ্যাড রান করা কমপ্লিট ঠিক আছে এখন কিছু ইরু দেখাইতেছে দেখি এগুলো সলভ করি এখন যদি আমরা পাবলিশ করি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে মানে পে করে আগের টাকাটা দিয়ে তারপরে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে তো এখানে দেখেন বলা আছে কি view attention okay view attention single okay এখানে চাইলে আমরা ভিডিও অ্যাড করতে পারি ওকে এটা আমাদের লাগবে না আপাতত দেখি দেখি মিডিয়া অ্যাড করে নিতে পারবো এখানে অ্যাপের ভিডিও থাকে ভিডিও আমি দিয়ে নিতে পারবো এখান থেকে মিডিয়া থেকে এখান থেকে ভিডিও দিয়ে দিতে পারবো নো প্রবলেম এটা আমাদের লাগবে না আপাতত কল অ্যাকশন সবই তো ঠিক আছে তো ইরো আসতেছে কেন verify your change basic object okay Google play app store okay Google প্লেই থাকবে ডিফারেন্স অডিয়েন্স ডিফিকশন ওকে কমপ্লিট বাংলাদেশ ঠিক আছে ক্যাটাগরি দরকার নাই ওকে ক্লিক এখান থেকে আমি app install okay on day on click ঠিক আছে থাক permission you have the first advertising account this create mobile install that your option okay এখানে হেলথ সেন্টারে যাইতে বলতেছে আমার প্রথম যেহেতু এটা অ্যাপ ইনস্টলের একটু সমস্যাই করতেছে তো এটা আশা করি সমস্যা না ওকে এটা সলভ হয়ে গেল আবার আস্তে আস্তে verify your change chance okay change change করতে বলতেছে ভেরিফাই ওকে ভেরিফাই করলে হয়ে যাবে এভাবে মূলত অ্যাডগুলো রান করতে হয় এটা এটা কিছু না এটা ঠিক হয়ে যাবে একাই এটা এই তো এই তো এই তো ছিলাম আমি ওই জায়গায়